সিধু সিধু কিছু দিয়ে যা বাবা তোর অনেক মঙ্গল হবে এ কথা বলছিস যা তোকে অভিশাপ দিয়ে দিলাম তোর সর্বনাশ হবে তোর সর্বনাশ হবে হ্যালো <laughs> কোথায় আছো তুমি আমি এতক্ষণ দাঁড়া থাকতে পারবো না ওকে জলদি আসো এই যে ভাই আমরা তো ওই গ্রামের থেকে আইছি ঢাকা শহর তো চিনি ঠিকানাটা কই একটু কই নে এটা তো ভাই এখানকার ঠিকানা না ও ভুলে গেছে ভাই তাইলে আসলে এটা আমি আগেই জানি আমার এসব দরকার নেই বুঝছেন আপনার কাছে কি কি আছে ওগুলো জলদি একটু বাইর কিনে দেন ওই ফকিন্নির বাচ্চা যা যা আছে সব বাইর কর সব বাইর কর এত টাকা কি যে করেন মামা দেন দেন ঘড়িটা দেন ঘড়িটা দেন আরে খাইছে দামি ঘড়ি বেচাই তো মনে হয় এক দুই লাখ টাকা পাওয়া যাবো আর আছে আর আছে জলদি বাইক করে জলদি বাইক করে ওকে কি কি লাগবে তোর সরি ভাই সরি ভাই ভাই আমার অনেক বড় বলে গেছে ভাই আমরা আসলে ভাই উল্টা পাল্টা জায়গায় হাত দিয়ে ফেলাইছি ওই তুই জানোস না তুই কি বুঝোস না তুই কি চিনোস না ভাই এই যে আমরা সব জিনিস লয়ে এলাম ভাই প্লিজ ভাই প্লিজ ভাই আমার ছেড়ে দেন ভাই আমার ছেড়ে দেন ভাই প্লিজ ভাই কি অবস্থা সব মাল এক লাখ লাই চাটতেছেন হ্যাঁ তুই হ্যাঁ দাঁড়া তুই একটু চুপ থাক তুই একটু চুপ থাক তোকে এখন আমি একটা বান্টনা মারা দেবো দাঁড়া রেডি ওয়ান টু আর দেশের বাইরে থেকে যারা বাংলাদেশে টাকা পাঠান তারা বিভিন্ন রকম প্রবলেম ফেস করেন সাধারণত যে টাকাটা পাঠাচ্ছেন সেটা সময় মতো আসে না অনেক রকম হিডেন চার্জ কেটে রাখা হয় এবং এক্সচেঞ্জেরও খুব একটা ভালো দেওয়া হয় না এই ধরনের বিভিন্ন জটিলতার একটা সহজ সমাধান হচ্ছে ট্যাপ ট্যাপ অ্যাপ এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে দেশের বাইরে থেকে বাংলাদেশের বিকাশে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইদাউট এনি হিডেন চার্জ সম্পূর্ণ ফ্রিতে টাকা পাঠাতে পারবেন এবং আপনি সাথে পাচ্ছেন অ্যামেজিং এক্সচেঞ্জ রেট এবং ইনস্ট্যান্ট ক্যাশ ট্রান্সফারের সুযোগ কাইন্ডলি আমার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট থেকে ট্যাপটার সেন্ট অ্যাপের যে ডাউনলোড লিঙ্ক আছে সেখানে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে ফেলেন এবং একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন মানে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেন এবং টাকা পাঠানোর সময় অবশ্যই এই কোডটা ইউজ করতে ভুলবেন না এই কোডটা যদি আপনারা ইউজ করেন কেজিপি তাহলে কিন্তু যাকে টাকা পাঠাচ্ছেন সে এক্সট্রা আরও টেন ক্রেডিট পেয়ে যাবে দ্যাট মিনস কাউকে যদি আপনি একশো ডলার পাঠান সে পেয়ে যাবে একশো দশ ডলার সো সিম্পলি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশন থেকে অ্যাপটা ডাউনলোড করে ফেলুন এবং কোনো ধরনের হিডেন চার্জ ছাড়া সম্পূর্ণ ফ্রিতে দেশের বাইরে থেকে বাংলাদেশে টাকা পাঠান এবং পাঠানোর সময় কেজিপি কোডটা ইউজ করলে কিন্তু আপনি যাকে টাকা পাঠাচ্ছেন সে পাবে extra ten credits so don't miss it out and thank you for watching ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম